বিসমিল্লাহ রহমান রহিম আমি রেকর্ডিং স্টার্ট করে দিলাম আজকে আমাদের ওরিয়েন্টেশন ক্লাসের পরে আজকে আমাদের প্রথম ক্লাস মানে হচ্ছে আমাদের আজকে থেকে আমাদের ফ্রিডান্সিংয়ের ক্লাসের একটা পর্যায়ে শুরু হয়ে গেল দেখেন এই দুই সালের অক্টোবর মাস থেকে ফেসবুক একদম নতুন করে একটা আপডেট নিয়ে আসছে খুবই নতুন আপডেট নিয়ে আসছে এই আপডেটগুলা একদম নতুন টোটাল ফিচারগুলো চেঞ্জ করে নিয়ে আসছে সেটিংসগুলোকেও চেঞ্জ করে নিয়ে আসছে আমরা সেই নতুন সেটিংসগুলো আজকে আমরা ক্লাস করব। এখন আমি আপনাদের প্রথমে বলি আমরা যারা ফ্রিলান্সিং করব ফ্রিলান্সিং করার চিন্তাধারা করছি আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের প্রোফাইলকে সাজানো প্রফেশনালি প্রোফাইলটাকে সাজানো আমি একজন প্রফেশনাল মানুষ আমাকে সেই প্রফেশনালিটি মেনটেন করতে হইব আমরা যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে দেখি আমরা ওই মানুষগুলা দেখা যায় প্যান্ট শার্ট শুট খুট ট্রাই পরে মোজা ইত্যাদি পরে খুবই স্মার্ট হয়ে ক্লিন শেপ করে তারপরে অফিসে যায় কি জন্য অফিসে এত স্মার্ট হয়ে যায় কারণ স্মার্টনেস তা হচ্ছে একটা প্রফেশনের মূল শর্ত মানুষ যত স্মার্ট হয় তত দেখতে স্মার্ট হয় বা সে নিজের গেট আপকে স্মার্ট করতে রাখতে রাখতে পারে সেই তত অফিসিয়ালি সুবিধা ভোগ করে মানুষ তার কাছে আসে বা মানে সাধারণত অফিসের রুল নিয়ম নীতি হচ্ছে স্মার্ট হওয়া গেট আপকে নিজের গেট আপকে নিজে বিল্ড আপ করা স্মার্টলিভাবে সো যে বিষয়টা হচ্ছে তেমনিভাবে আমি একজন প্রফেশনাল মানুষ এখন আমি ফেসবুকের কাজ জানি হ্যাঁ ভলিউম আমার এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট আছে আপনি দেখেন হান্ড্রেড পারসেন্ট করা যায় কি না আমারটাতে ভলিউম হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে এবং আমি হান্ড্রেড পার্সেন্ট শুনতে পাচ্ছি ঠিক আছে ওকে আমার এখানে হান্ড্রেড পার্সেন্ট দেওয়া আছে ঠিক আছে ওকে আচ্ছা এখন আমি মনে করেন আমার একজন কাজ আমাকে একজন কাজ দিতে চাইল আমার কাজটা কি আমি সে আমাকে বলল তার প্রোফাইলটাকে প্রফেশনালি সাজিয়ে দেয়া এখন সে আমাকে কাজ দেওয়ার জন্য আসলো সে আইসা আমার প্রোফাইলটাই দেখলো প্রফেশনালি সাজানো না তাইলে কি সে আমাকে কাজ দিব একটু আপনারা চেটবক্সে বলেন সে কি আমাকে কাজ দিব একটা প্রফেশনাল কে প্রোফাইল কে প্রফেশনালি সাজিয়ে দেওয়া কিন্তু ফ্রিল্যান্সিং এর একটা কাজ একটা কাজ অবশ্যই মানুষ এখানে কাজ দে কাজ করে আমি এখন বলতে চাচ্ছি আরেকটা বিষয় আপনাদের আমরা সাধারণত একটা কাপড়ের দোকান হইলে কোন দোকানে আমরা যাই সাধারণত কোন দোকানে যাই ওই দোকানেই যাই যে দোকানের ডিসপ্লে ভালো হ্যাঁ রিফাত মাহমুদ ভাই আপনি আপনার মাইক্রোফোন অফ করেন হ্যাঁ রিফাত মাহমুদ ভাই আপনার মাইক্রোফোন অফ করেন প্লিজ আপনারা ভুলেও মাইক্রোফোন অন করবেন না আমি যখন বলবো আপনাদের মাইক্রোফোন অন করে কথা বলার জন্য তখন আপনারা মাইক্রোফোন অন করবেন এছাড়া আপনারা দয়া করে মাইক্রোফোন অন করবেন না কারণ আপনার মাইক্রোফোন অন করলে আপনার মাইক্রোফোন অন করলে আমার ক্লাসে ডিস্টার্ব হয় আমি ক্লাসের মুড চেঞ্জ করে অন্যভাবে কথা বলতে হয় যার জন্য আপনাকে পানিশমেন্ট হিসাবে আমি ক্লাস থেকে রিমুভ করে দেবো সিরাজুল ইসলাম ভাই মাইক্রোফোনটা অফ করেন প্লিজ সিরাজ ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন সিরাজ ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন আপনার এখানে আমার কথা যাচ্ছে আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে পাচ্ছেন না আমি বাধ্য হচ্ছি ওনাকে ক্লাস থেকে বাইর করে দেওয়ার জন্য তো যাই হোক আমি বলতেছিলাম বলবো কেমনে উনার তো ডিস্টার্ব রাখলাম অহন তো আমরা কাপড়ের দোকানে যাইতে গেলে কোন একটা কাপড়ের দোকানে যদি যাই তাহলে আমরা সেই কাপড়ের দোকানে যাই যে কাপড়ের দোকানে সাধারণত ডিসপ্লে খুব ভালো করে রাখা আছে আমরা বাইরে থেকে একটা কাপড় দেখতে পারি একটা জুতার দোকানে যাইতে হলে বাইরে থেকে দেখি এই দোকানের মধ্যে কি কি কাপড় আছে কি কি আছে কিনা আমার আমি যেরকম পণ্য পছন্দ করি সেই ধরনের পণ্য আছে কিনা না এই জন্য এই দোকানের ডিসপ্লে মানে হচ্ছে দোকানটাকে সঠিকভাবে সাজিয়ে দেয়া গেট আপটাকে সুন্দর করা তার দোকানটা হচ্ছে তার প্রোফাইল প্রোফাইলটাকে সুন্দর করা সাধারণত এর তাছাড়া দোকানের যে সমস্ত কর্মচারী থাকেন দোকানের মাজন থাকেন উনি নিজেকেও একটু সেইভাবে সুন্দর করে গেট আপ নিয়ে আসেন তেমনিভাবে আমরা ফ্রিলান্সার ফ্রিলান্সিং যারা করব তাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমার প্রোফাইলটাকে সুন্দর করে সাজিয়ে নেয়া এটা হচ্ছে আমার সর্বপ্রথম কাজ এজন্য আজকে আপনাদের দেখাবো নিজস্ব প্রোফাইল কিভাবে সাজাইবেন ঠিক আছে এটা হচ্ছে মনে করেন আমার প্রোফাইল হ্যাঁ আপনারা আমার প্রোফাইলটা দেখবেন এমনিতেই তো আর পাবেন আপনাদের আরেকটা কথা বলি আপনারা অনেকেই আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান প্লিজ আপনারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইবেন না আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ফ্রেন্ড অলরেডি এই যে দেখেন আমার পূর্ণ হয়ে গেছে অলরেডি সাত চার হাজার সাতশো জন হয়ে গেছে সো দ্যাট আমি আর ফ্রেন্ড অ্যাকসেপ্ট করতে পারতেছি না অনেকেই আমার ফ্রেন্ডিংয়ে আছেন তো আপনারা যারা আমার সাথে যুক্ত থাকবেন বা আসছেন যখন অনেকেই আমার সাথে যুক্ত হতে থাকবেন আমার সকল ইনফরমেশন আমি গ্রুপে দিয়ে থাকি সো আমার এই যে গ্রুপ আছে সেই গ্রুপেই আপনারা যুক্ত থাকবেন অথবা আমার পেজে যুক্ত থাকবেন আমি আমার ইনফরমেশনগুলো পেজ এবং গ্রুপে দিয়ে থাকি আমার এখন কোনো পোস্ট আমি আমার প্রোফাইলে করি না কথা বুঝতে পারছেন সো আপনারা সবাই আমার এই যে গ্রুপটা এই যে গ্রুপটা আছে এই গ্রুপে যুক্ত থাকবেন এতে আপনারা পাবেন এবং এটাতে আপনারা সবাই অবশ্যই এই গ্রুপে যুক্ত হবেন কারণ আপনাদের হোমওয়ার্ক এই গ্রুপেই জমা দিতে হবে ঠিক আছে এই যে দেখেন এই যে দেখেন উনি হোমওয়ার্ক জমা দিছে উনিকে আবদুল্লাহ আল বসর ভাই এটা আমি চেক করব এখন উনার আপনার উনি ভাই এই তামলাইনটা আপনার খুবই মানে অ্যাট্রাকটিভ হয়নি এই তামলাইন দিয়ে কাজ পাওয়ার আশা কম ঠিক আছে এটাকে আপনার ডেভেলপ করতে হবে এভাবে আমি যারা কাজ দিছে ওনাদের কাজ জমা দিছে এই যে দেখেন উনি হ্যাঁ আপনি কে হালিমা খাতুন আপনার প্রোফাইলের ইমেজটা সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ খুবই প্রফেশনাল করে ক্রিয়েট করার চেষ্টা করেছেন এবং আমার কাছে মনে হচ্ছে মোটামুটি প্রফেশনাল হয়েছে এইভাবে এই যে ওনার সমস্যার কথা পোস্ট করছে আমি ওনাকে সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করছি তো এইভাবে আপনারা পোস্ট করবেন এখানে পোস্ট করলে এই গ্রুপে পোস্ট করলে আমি আপনাদের পোস্টগুলো দেখব আপনাদেরগুলো দেখব এই যে শাহনাজ পারভিন ওনার ওনারটা তেমন প্রফেশনালি হয়নি আর একটু প্রফেশনালি করার চেষ্টা করা অবশ্যই দরকার আমাদের এভাবে আপনারা গ্রুপে যুক্ত হবেন এবং গ্রুপে চেষ্টা করবেন নিজেকে প্রফেশনালিভাবে এভাবে পোস্ট করার এবং আমি দেখব আপনাদের পোস্টগুলো যাই হোক এখন আপনারা আসি আজকে আমাদের কাজ হচ্ছে কি আমাদের এই প্রোফাইলটাকে প্রফেশনালিভাবে সেট আপ করে আমি একটু আমার প্রোফাইলে যাই এই যে দেখেন আমার প্রোফাইলে কি কি দেওয়া আছে আমার প্রোফাইলে দেওয়া আছে দেখেন আমার প্রোফাইলটা দেখেন ভালো কইরা সুন্দর করে একটা নাম দিছি আমি একটা ছবি দিছি এই ছবিটাতে আমার প্রোফাইলটা ছবিটাতে দেখা যাচ্ছে ভিউ প্রোফাইল পিকচারে দেখি এখানে দেখা যাচ্ছে আমি অফিসে কাজ করতেছি ঠিক আছে আমাকে মনে হচ্ছে যে আমি কাজে খুব মগ্ন আছি এটা দিয়ে আমাকে প্রফেশনালি মনে হচ্ছে সেমভাবে আপনারাও চেষ্টা করবেন এর অর্থ হচ্ছে এইভাবেই আমি ছবি দিতে হবে না এটা প্রয়োজন না হই না দিয়ে আপনার যদি এইভাবে ছবি থাকে এই যে আমার কভার ফটোর মধ্যে যে ছবিটা আছে ওই রকম ছবি যদি থাকে তাহলে আপনি এরকম একটা ছবি দিয়ে দিবেন ঠিক আছে এখন যে আপনি যদি বলেন আপনি ভাই আমি তো ছবি তো পারি না তাহলে আপনি কি করবেন ছবির উপরে ক্লিক করবেন ছবির উপরে ক্লিক করার পরে দেখেন আপডেট প্রোফাইল আছে আপডেট প্রোফাইল পিকচারে ক্লিক করবেন আপডেট প্রোফাইল পিকচারে ক্লিক করলে আপনার ছবি এখান থেকে এই যে আপডেট প্রোফাইল পিকচার আসছে তারপরে আপনি কম্পিউটারে যে জায়গার মধ্যে রাখবেন ওই জায়গায় যে আপলোড ফটো শব্দটা আছে আপনি যদি এই জায়গা থেকেও ছবি নিতে চান এই যে ছবি অ্যালবামে আমার যে ছবি চাই আজ রাখা আছে আমি যদি ইচ্ছা করি সেই ছবিগুলো থেকেও ছবি নিতে পারি আর যদি আমি বলি না আমার কম্পিউটারে কোথাও রাখা আছে সেখান থেকে দিতে পারি তাহলে আমার আপলোড ফটো থেকে ক্লিক করলাম তারপরে কম্পিউটারে ডেস্কটপে হোক আর অন্য কোথাও ডেস্কটপে এই ছবিটা আছে আমি ইচ্ছা করলে এটা ক্লিক করলাম তারপরে ওপেনে দিলাম ওপেনে দিলে অটোমেটিকলি আমার এই ছবিটা গিয়ে আমার প্রোফাইলে যুক্ত হবে কিন্তু আমি আমার এই ছবিটা চাচ্ছি না তাক এই ছবিটার প্রয়োজন নয় আমার যেটা আছে ওইটাই তাক আপনি এভাবে একটা প্রফেশনাল দিবেন দুই নম্বর কাজ হচ্ছে আপনি কি করবেন এরকম একটা তামলাইন রেডি করবেন এরকম একটা কভার ফটো রেডি করবেন এখন আপনি কভার ফটো কোথায় থেকে রেডি করবেন কভার ফটো রেডি করার জন্য আপনি যাবেন নতুন ট্যাব নেবেন তারপরে ক্যানভা নামক একটা সফটওয়্যার আছে সেই ক্যানভা নামক সফটওয়্যার আপনারা সবাই সাইন আপ করবেন ফ্রি ক্যানভা পাওয়া যায় আপনারা যদি যারা সাইন আপ করতে যদি নাই পারেন তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিবেন আমার চ্যানেলে নাই ক্যানবার এখনও আমি কোনো ভিডিও মেক করিনি আপনারা যে কোনো একটা চ্যানেলে যাবেন এইভাবে চ্যানেলে গিয়ে how to create free Canva account ঠিক আছে how to create free Canva account করে সার্চ দিবেন আপনাদের সামনে হাজার হাজার ক্যানবা অ্যাকাউন্ট ক্রিয়েট করার ভিডিও আসবে সেখান থেকে চার পাঁচ মিনিটের একটা ভিডিও দেখে নেবেন অথবা আপনারা কাজ করবেন কি এখানে সার্চ দিবেন এইভাবে এখানে খেনবা ডট কম নামে আপনারা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আমার এখানে সার্চ দিলে অটোমেটিকলি আমার আমার প্রোফাইলেই চলে আসবে কারণ আমার প্রোফাইলটা লগ করা তো আপনি কি করবেন সার্চ দিবেন খেনবা ডট কম নামে কেনভা ডট কম নামে আপনি সার্চ দিলে আপনার সামনে একটা প্রোফাইল আসবে সেখানে ডান পাশে দেখতে পারবেন আপনি log sign up log in দুইটা অপশন থাকবে একটা অপশন থাকবে সাইন আপ আর একটা অপশন থাকবে লগ আপনি সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করার পরে আপনার সামনে আসবে ফ্রিতে আপনি লগ করতে চাচ্ছেন সাইন আপ করতে চাচ্ছেন নাকি আপনি পেইডে সাইন আপ করতে চাচ্ছেন তখন আপনি ফ্রি দিবেন তারপরে আসবে উইথে গুগল আপনি উইথে গুগলের সাথে দিয়ে দিবেন আপনারটা হয়ে যাবে অথবা যদি আপনার এভাবে যদি সম্ভব না হয় আপনি যদি না পারেন তাহলে আপনি কি করবেন ওই একটা ভিডিও দেখে নেবেন দেখে খেনবাটা আপনি ক্রিয়েট করে নেবেন ক্যানভা ক্রিয়েট করার পরে আপনার জন্য কিসের প্রয়োজন এখন আমি আমার ফেসবুক প্রোফাইলের কভার ফটো ক্রিয়েট করব। এই কভার ফটোটা আমি ক্রিয়েট করব। এই প্রোফাইল কভার ফটোটা ক্রিয়েট করার জন্য আমি উপরের দিকে দেখেন ক্রিয়েটে ডিজাইন নামক একটা অপশন আছে উপরের দিকে দেখেন ক্রিয়েটে ডিজাইন নামক একটা অপশন আছে আমি ক্রিয়েটে ডিজাইনেও ক্লিক করতে পারি অথবা আমার আরেকটা অপশন আছে আরেকটা অপশন আছে সেই অপশনটা হচ্ছে এই যে দেখেন সার্চ বার এই যে দেখেন সার্চ বার আছে এটাকে বলা হয় সার্চ বার সার্চ বার কাকে বলে সার্চ বার হচ্ছে কোনো কিছু খোঁজার জন্য মানুষ যে জায়গাতে সার্চ করে সেটাকে সার্চ বার বলে এমডি আরিফ ইসলাম ভাই এমডি আরিফ ইসলাম ভাই আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন এমডি আরিফ ইসলাম ভাই আপনাকে আমি কিন্তু রিমুভ করে দিতেছি আপনি মাইক্রোফোন অফ অন করলেন কেন নাহারাপু আপনি আপনার ভিডিও মাইক্রোফোন অফ করেন Thank you. ওকে অহন আমি কি করলাম এখানে সার্চ বারে ক্লিক করেও কাউকে সার্চ করতে পারি মানে আমি সার্চ করতে পারি ফেসবুক ফেসবুক কভার ফটো নামে আমি সার্চ করতে পারি এই যে দেখেন ফেসবুক কভার ফটো নামে আমার একটা অপশন চলে আসছে ও সরি আমার এখানে একটা এই যে ফেসবুক কভার ফটো নামে একটা অপশন চলে আসছে আমার এটাতে ক্লিক করলে এই যে দেখেন আমাকে ফেসবুক কভার ফটোর একটা অপশন দিয়ে দিবে এগুলো হচ্ছে আমার ফেসবুক কভার ফটোর সাইজ অটোমেটিক সাইজ এখানে আমার সাইজ মেক করে লাগে না এবং এখানে আমাকে কিছু কভার ফটোর নমুনা দিচ্ছে এইখান থেকে আমি যে কোনো একটা কভার ফটো নমুনা থেকে আমি কভার ফটোর নমুনা থেকে আমি একটা ফটো এখান থেকে নিতে পারি যে ফটোটা দিয়ে আমি একটা কভার ফটো সুন্দর করে মেক করতে পারি যেমন আমি এই এই কভার ফটোটা নিলাম এটার উপরে ক্লিক করলাম এটার উপরে ক্লিক করার কারণে দেখেন আমার জন্য আরেকটা ট্যাব ওপেন হয়েছে আপনারা খুব খেয়াল করে দেখবেন বিষয়টা কারণ ক্যানভা ইউজ আপনারা যারা আগে করছেন তো করছেন যারা করতে পারেন ক্যানভা ইউজ তাদেরকে আমার পক্ষ থেকে কংগ্রেচুলেশন কিন্তু যারা ক্যানভা ইউজ করতে পারেন না তারা এখন খেয়াল করে দেখেন আমি কিভাবে ক্যানভাটা ইউজ করি এটা আপনাদের শেখার একটা কাজ আচ্ছা দেখেন আমার এই যে লাভ পাতাটা আছে এই লাভ পাতাটা আমি রাখতে চাচ্ছি না আমি ডিলেটে ক্লিক দিলাম ডিলেট হয়ে গেল আমি এই লেখাটা লিখতে চাচ্ছি না আমার লেখাটা ডিলেট দিয়ে দিলাম এটাও ডিলেট দিয়ে দিলাম এই লেখাটাতে এই লেখাটাতে আমি নিতে চাচ্ছি না এখানে দিয়ে দিলাম এই যে এখানে দিলাম আমি একটা কিছু লিখলাম আমি কি লিখলাম প্রফেশনাল প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং ঠিক আছে এইভাবে ক্লাসে আসতে থাকলে আমার কি ক্লাস করানো হইব শাহাবুদ্দিন ভাই আপনি আপনার ভিডিও অফ করেন আচ্ছা প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং দিলাম আমি আরেকটু ছোটো করে দিতে চাইলে আরেকটু ছোটো করে দিতে পারি এই যে দেখেন এখান থেকে ধরলাম এই যে কান্দুরিয়া দিকে ছোটো করে নিয়ে আসলাম প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এটাকে কোনো কালার করতে চাইলে এই যে এর উপরে ক্লিক করবো এখানে বিভিন্ন কালার আছে লাল দিতে চাইলে লাল হইব ঠিক আছে এটার উপরে যদি আরও কিছু দিতে চাই তাহলে এফেক্টে ক্লিক করব ক্লিক করে এখানে ক্লিক দিব এই যে দেখেন এটা অন্য একটা ডেমোর মতো চলে আসছে এভাবে আপনি একটা কি করবেন সুন্দর করে একদম প্রফেশনালি ক্রিয়েট করবেন আপনারা প্রফেশনালি যদি ক্রিয়েট না করেন তাহলে আমি কিন্তু কি করব আমি কিন্তু এইটারে আপনারা প্রফেশনালি ক্রিয়েট করে যখন পোস্ট করবেন আমি বলবো আপনারটা প্রফেশনালি হয়েছে কি না না আপনার মতো আপনি করছেন এটা আমি দেখব ঠিক আছে সো এটা আপনাদের দায়িত্ব হচ্ছে আপনি প্রফেশনালিভাবে কিভাবে একটা প্রফেশনালিভাবে হয় সেই দিকে নিজেকে মেনটেন করে আপনি একটা প্রফেশনালি করবেন এটাকে একটু বোল্ড করে লেখাগুলোকে একটু বড় করে দিলাম ঠিক আছে আচ্ছা বা এভাবে যদি আসতেই থাকেন তাহলে আমি তো ক্লাস করাইতে পারবো না ওকে এখন এখানে আপনি কি করবেন আপনি কি কি স্কিল জানেন এই যে টি আছে বাম পাশে দেখেন টি আছে টিতে ক্লিক করার পরে আসবে এডে হেডিং নামক একটা অপশন এডে হেডিংয়ে ক্লিক করবেন ক্লিক করে আপনি কি কি পারেন এক নম্বর পারেন কি ফেসবুক মার্কেটিং এক নম্বর আমি কি পারি আমি ফেসবুক মার্কেটিংটা পারি দিলাম আমি ফেসবুক মার্কেটিং দুই নম্বর আমি কি পারি ফেসবুক মার্কেটিং এইভাবে না দিয়ে আমি দিই সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমি কি পারি সোশ্যাল মিডিয়া মার্কেটিং পারি મે સોશિયલ મીડિયા માર્કેટિંગ પડી তারপরে হইল Google মার্কেটিং પડી Google মার্কেটিং પડી YouTube মার্কেটিং પડી তারপরে video marketing পারি ভিডিও প্রমোশন পারি ঠিক আছে তারপরে আমি কি পারি ছয় নম্বর বিজনেস প্রমোশন পারি বিজনেস প্রমোশন পারি এগুলো মনে করেন আমি পারি এখন এই কাজগুলো আমি এই যে দেখেন এই যে লেখার মধ্যখানে গ্যাপ বেশি আছে এই গ্যাপটা কমাই কমাইতে পারবো এই জায়গাতে এই যে কমে গেছে জায়গা থেকে গ্যাপ কমাই কমাই নেওয়ার কারণে আমার জায়গাটা কম হয়ে গেছে আচ্ছা আবার আমি কন্ট্রোল এ দিয়া কন্ট্রোল এ দিয়ে প্রথমে এই জায়গার মধ্যে আমি এইভাবে ডাবল ক্লিক দিয়ে আমার মাউসটাকে কারসরটাকে এখানে নিয়ে আসবো এই যে উঠানামা করতেছে এটাকে কারসর বলে কারসরটাকে এখানে নিয়ে আসবো তারপরে কন্ট্রোল এ দিবো কন্ট্রোল এ দেওয়া দিলে এই যে সবগুলো দেখেন একটা মার্ক হয়ে গেছে এটা সিলেক্ট তারপরে আমি এখান থেকে বিটা ক্লেক দিলে আমার লেখাটা একটু বড় হইব এটারে বোল্ড আমি বোল্ড করে দিলাম আমি কোনো কালার যদি দিতে চাই যেমন আমি এটাকে কন্ট্রোল এ দিয়া কি কালার দিতে পারি এখানে এর মধ্যে আসলাম এর মধ্যে এসে একটা কালার সিলেক্ট করলাম যেমন সাদা দিলে কেমন হয় দেখি হ্যাঁ সাদা দিলে ভালোই দেখাচ্ছে সাদাই দিলাম ওকে তারপরে আমি একটা ছবি নিয়ে আসি এখানে ছবি ছবি আনার জন্য এই জায়গাতে আপনার আপনার নিজের ছবি আনার জন্য এই যে আপলোড একটা অপশন আছে আপলোড অপশনে ক্লিক করবেন আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আপনার ছবিটা কোথায় আছে ডেস্কটপে আছে ডাউনলোডে আছে মনে করেন ডাউনলোডে আছে অথবা ডেস্কটপে আছে আমার ডেস্কটপে আছে এই ছবিটা আমি নিয়ে আসবো তাহলে এই ছবিটার উপরে ক্লিক করব ওপেনে ক্লিক করব তারপরে ছবিটা আপলোড হয়ে যাব এই যে দেখেন ছবিটা আপলোড হচ্ছে এখন এই ছবিটা হবে না এই ছবিটা এইভাবে দিলে দেখেন এখানে দেখাই এই ছবিটা যদি আমি এইভাবে দেই তাহলে এইভাবে আসতেছে কিন্তু না আমি এই ছবিটা এইভাবে দিতে চাচ্ছি না এটা কাটা দিলাম আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড এই ছবিটা দিব জাস্ট ছবিটা দেখাইব এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে আমি ছবিটা চা এখানে শুধু ছবিটা এখানে উঠে বসাইছি এর ছবির কোনো ব্যাকগ্রাউন্ড নাই তাহলে আমি ওই অপশনটা কিভাবে নিয়ে আসব ওই অপশনটা আমি কিভাবে নিয়ে আসব ওই অপশনটা নিয়ে আসার জন্য আপনাকে কি করতে হবে ওই জায়গা থেকে এখানে যাইতে হইব ব্যাকগ্রাউন্ড রিমুভার এই যে image background remover image background remover image background remover নামে আমরা গুগলে সার্চ দিলাম সার্চ দেওয়ার পরে আসলো remove background from image image থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে হবে তাহলে আমরা এটা ক্লিক করলাম এটাতে ক্লিক করার পরে আমরা দেখেন এই যে এখানে আপলোড একটা অপশন আছে এই আপলোড অপশনে ক্লিক করলাম আপলোড অপশনে ক্লিক করার পরে মনে করেন আমি এই ছবিটার ব্যাকগ্রাউন্ড ক্লিক চেঞ্জ করবো ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে আমার এই ছবিটা এই জায়গার মধ্যে আপলোড হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে তারপরে আসছে ডাউনলোড আমি ডাউনলোড দিলাম ডাউনলোড দেওয়ার পরে আমার এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে এখন আমার এই ছবিটা আমি যদি আমি এই জায়গার মধ্যে নিয়ে আসি তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে আসবে আপলোডে যাব আপলোড থেকে আমি এই ছবিটা এখন ডাউনলোডে পাইমু ডাউনলোডে আসলাম তারপরে ওপেন দিলাম এখন যে ছবিটা আমার এই জায়গার মধ্যে আপলোড হচ্ছে এই ছবিটার কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই এই ছবিটা আমি ডিলিট করে দেই ডিলিট করে এই ছবিটা নিয়ে আসি এই ছবিটা নিয়ে আসি এই যে দেখেন শুধু এখানে ছবি আসছে তারপরে এইভাবে ছবির উপরে কারসর না আমার মাউসে লেফট বাটনে চাপ দিয়ে দইলে এইভাবে নিলে টান দিলে এটা চলে আসবে তাহলে আমি এই জায়গা থেকে ছবিটার দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ কইরা জাস্ট ছবিটা নিয়ে আসছি এখন আমাকে কন্ট্যাক্ট ইনফো দিতে হবে কন্ট্যাক্ট ইনফো কি কন্ট্যাক্ট ইনফো হচ্ছে আমার সাথে যোগাযোগ করা হ্যাঁ আমার সাথে যোগাযোগ করার যে কয়টা মাধ্যম আছে সে কয়টা সে কয়টা জিনিস আমি দিব সিও এন কন্ট্যাক্ট ইনফো কন্ট্যাক্ট ইনফো হচ্ছে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ডাবল এইট দিলাম ডাবল এইট সরি প্লাস দিতে হবে আগে plus double eight zero one double nine double four two seven two nine zero এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখান থেকে এটা একটু ছোটো করে দিই যেহেতু আমার এখানে জায়গা হচ্ছে না আপনি চাইলে এইভাবে দিতে পারেন ঠিক আছে এটা হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফো এখন আমার যদি ইমেল থাকে তাহলে আমি ইমেল দিতে পারি আমার ইমেল আছে আমি দিয়ে দিই ইমেল ইমেল কি ইমেল হচ্ছে জয়নাল সিল at the rate Gmail dot com এটা হচ্ছে আমার ইমেল হ্যাঁ, আমার ইমেলটাও দিলাম এখন মনে করেন আমি এটারে আর একটু বোল্ড করে দিতে চাই এবং অন্য কোনো কালারে দিতে চাই প্রথমে হচ্ছে এটার জায়গার মধ্যে যে ফাঁকা আছে সেই ফাঁকাটা কমাই সিলেক্ট করলাম তারপরে এই যে এই যে এরোর আছে এবং তিনটা ডট আছে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এইদিকে লাইনটাকে এইভাবে নিয়ে আসলে যত বাম দিকে নিয়ে আসবো তত এটা ছোটো হতে থাকবে ফাঁকাটা ফাঁকা ছোটো হতে থাকবে ওকে তারপরে এই লেখাটাকে এইভাবে দেখা যাচ্ছে না আমি অন্য কোনো কালার দিতে চাচ্ছি এখন কোন কালার দিলে আমার এখানে দেখা যাবে এই কালারটা আমি সিলেক্ট করে দিই যেমন সাদা দিলাম সাদা দেওয়ার পরে আরেকটা কাজ করব। এখান থেকে এই যে এফেক্ট নামক অপশনটাতে ক্লিক করব তারপরে এটাতে ক্লিক করব। আরেকটু বাড়ি করার জন্য আমরা বোল্টে ক্লিক করব। তাহলে দেখেন আমার এটা এই জায়গার মধ্যে স্পষ্ট আকারে দেখা যাচ্ছে ঠিক আছে এখন আমি এটারে স্পষ্ট দেখতে পাচ্ছি এখন আমার এটা যে কেউ দেখতে পারবে কোনো সমস্যা নাই উপরে যদি আপনি আরও কিছু দিতে চান যেমন এখানে আপলোড করা আছে কি না দেখেন আপনি কী কী কিসে কিসে কাজ করতে পারেন বা কোন কোন মার্কেট প্লেসে কাজ করেন আর কিছু লগো দেন যদি তাহলেও হতে পারে এটাকে আপনাকে আর একটু প্রফেশনাল দেখাইব যেমন আমি ফাইবারে কাজ করি এই যে ফাইবার লোগোটা এই জায়গার মধ্যে নিয়ে আসলাম ছোটো করে দেই ছোটো করে দিলাম ফাইবার দিলাম তারপরে হচ্ছে আপওয়ার্কের লোগো আছে কিনা দেখি এখানে তাহার কথা তো এই এই যে আপওয়ার্কে কাজ করি আমি আপওয়ার্কের লোগো লোগোটা দিলাম হুম ঠিক আছে তারপরে যদি ইউটিউবের লোগো থাকে তাহলে ইউটিউবের লোগোটা দিলাম এই যে এসিওর লোগো আছে আমি এসিওর কাজ করি আমি এসিওর লোগোটাও দেই ঠিক আছে দিলাম এসিওর লোগো ওকে এইভাবে আমি নিজেকে প্রফেশনালিভাবে ক্রিয়েট করার চেষ্টা করব কারণ আমি আমাকে বিল্ড আপ করবো আমি কিভাবে একটা প্রফেশনাল হতে পারে প্রয়োজনে আমরা কিছু পেজে ভিজিট করব কিছু প্রফেশনাল পেজগুলোতে ভিজিট করবো ভিজিট করে দেখবো যে আসলে আমার এই প্রোফাইলটা কিভাবে প্রফেশনালি হয় কিভাবে প্রফেশনালি ক্রিয়েট করা যায় এটা আমরা একটু ফলো করবো ফলো করে নিজেরে প্রফেশনালি দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে ওকে আমরা এখন কি করবো এটারে ডাউনলোড দিব ডাউনলোড দিতে হইলে কী করতে হইব ডাউনলোড দিতে হইলে শেয়ারে যাইব এই যে দেখেন শেয়ার নামক একটা অপশন আছে শেয়ার নামক অপশনে আসার পরে নিচে ক্লিক করবো নিচে ক্লিক করার পরে ডাউনলোড নামক একটা অপশন আছে ডাউনলোড নামক অপশন আসার পরে আপনার সামনে এখানে আসবে এই জায়গাটা আসবে আপনি এখানে পিএনজি সিলেক্ট করবেন পিএনজি সিলেক্ট করবেন PNG select sorry JPG select করবেন সরি পিএনজি সিলেক্ট করবেন না জেপিজি সিলেক্ট করবেন জেপিজি সিলেক্ট করার পরে আপনার এই অপশনটাতে ডাউনলোড একটা অপশন আসবে ডাউনলোডে ক্লিক করবেন এখন এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে আপনার আমার ডাউনলোড হয়ে গেল ডাউনলোড হওয়ার পরে আমি কি করব এটা আমার ডাউনলোড হইলো ডাউনলোড হইয়া আমার এই জায়গার মধ্যে আসলাম আচ্ছা কে আসছে আইসা মানে ওয়েটিং করে না চলে গেছে ওকে এখন আমি কি করলাম edit cover photo edit cover ফটোতে ক্লিক করার পরে আপ আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পরে এই যে এটা আমরা ডাউনলোড করেছি এটা মার্ক করলাম তারপরে ওপেন দিব ওপেন দিলেই আমার এখানে কভার ফটোটা এই কভার ফটোটা চেঞ্জ হয়ে আমার কভার ফটোটা যেখানে যেটা এই মুহূর্তে ক্রিয়েট করছি এটা চলে আসবে ঠিক আছে এইটা শেষ এখন দেখেন আগে কিন্তু আচ্ছা স্যার এই জায়গায় স্যার একটা কোশ্চেন ছিল যে হ্যাঁ হ্যাঁ বলেন এই পয়েন্টগুলো যে পয়েন্টগুলো স্যার ওই যে প্রোফাইলের মধ্যে অ্যাড করতে বলছেন যেমন Facebook marketing Google marketing YouTube marketing video marketing এগুলো কি সেম ভাবে আমরা আমাদের ওই অ্যাকাউন্টটাতে এভাবে করে ইনফরমেশন গুলো দিব আপনার মতোই দেখেন এখানে আমি আপনাদের মোটামুটি এই অপশনগুলোর মধ্যে শুধু ভিডিও প্রমোশন মার্কেটিং ভিডিও প্রমোশনটা দেখাইব না আর এই ভিডিও প্রমোশনটা দেখাইব না আর বাদ বাকি মোটামুটি গুলো আপনাদের দেখাইবো আমি কথা বুঝতে পারছেন আচ্ছা তাহলে কি স্যার আমরা বাকি পয়েন্টগুলো তাহলে আমাদের প্রোফাইলটাতে এভাবে সেটআপ হ্যাঁ, করব দিতে পারেন ভিডিও ভিডিও প্রমোশনের কাজটা হচ্ছে পেইড কাজ বুঝতে পারছেন তো এই জন্য এগুলাতে পেইড টুলস টুলস লাগে এই জন্য ফ্রিতে দেখানো না এটা বাদ বাকিগুলা মোটামুটি এনার ছয়টা জিনিসের মধ্যে পাঁচটা জিনিস আপনারা পাইবেন এবং চেষ্টা আচ্ছা। করব শেষের আচ্ছা। দিকে হয়তো বা আমি চেষ্টা করব আপনাদের ভিডিও প্রমোশনটা দেখাইতে পারি কিনা আচ্ছা ঠিক আছে স্যার আর স্যার আরেকটা জিনিস হচ্ছে ওই আমরা যে স্যার ওই ফেসবুকের এই যে প্রফেশনাল অ্যাকাউন্টটা সেটিং করব সেটা কি আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে সেটাতে করতে হবে নাকি নতুন করে আলাদা কোনো অবভিয়াসলি পার্সোনাল অ্যাকাউন্টটাকেই প্রফেশনালি করতে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা নতুন অ্যাকাউন্ট আচ্ছা, আপনি নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের অবশ্যই প্রত্যেকের ফ্রিল্যান্সিং করতে হলে তিনটা করে অ্যাকাউন্ট লাগে এখন একটা অ্যাকাউন্ট আপনি আজকে যদি ক্রিয়েট করেন তাহলে সেই অ্যাকাউন্টটাকে অন্ততপক্ষে বিল্ড আপ করতে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে কথা বুঝতে পারছেন কিন্তু আপনার যে পার্সোনাল পার্সোনাল অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টটা তো অলরেডি আপনার বিল্ড আপ করাই আছে হ্যাঁ বাদল ভাই প্রশ্ন করবেন ওনার প্রশ্নের উত্তরটা দিয়ে দিই তো এই জন্য আপনি এখন বর্তমানে আপনার প্রোফাইল নিজস্ব প্রোফাইল হ্যাঁ। দিয়ে কাজ করবেন আর নিজে তার সাথে আরও দুইটা করে প্রোফাইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই দুইটাকে আরো নতুন করে বিল্ড আপ করার চেষ্টা করবেন হ্যাঁ বাদল ভাই কি একটা প্রশ্ন করতে চাচ্ছেন করে ফেলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন ছিল হ্যাঁ। যে আমরা তো সবাই রিয়েল আইডি ইউজ করি তো রিয়েল আইডি তো অনেক সময় প্রবলেম হয় যে এই প্র্যাকটিসের জন্য ফেক আইডিটা কিভাবে আমি তৈরি করব ফেসবুক ফেক আইডিটা এটা কি একটু দেখা দিলে আমাদের একটু ভালো হতো ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি স্বাভাবিকভাবে যেভাবে করেন ওইভাবেই ফেক আইডি ক্রিয়েট করবেন এর আর ঝামেলা কি হ্যাঁ, আপনি শুনেন এটা আপনি বলতেছেন হ্যাঁ। যে নিজস্ব প্রোফাইলটা এই যে আমি যে অ্যাকাউন্টটা দেখাইছি আপনারে এটাই আমার পার্সোনাল অ্যাকাউন্ট এবং হ্যাঁ। এটা দুই সালের বিল্ড আপ করা বুঝতে পারছেন আচ্ছা, আচ্ছা। এই যে দেখেন আপনাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েটেড টাইম আছে হয়তো বা তাহার কথা আগে আচ্ছা। দেখা আগে দেখাই গেলে দেখতে তো আমি বিষয়টা শেষ করি আমি আপনাকে শেষ করি তো বিষয়টা হচ্ছে কি আপনি যদি আপনার প্রোফাইলটাই হচ্ছে সবচেয়ে বড় আপনার নিজস্ব প্রোফাইল এই প্রোফাইলটা আপনার কখনোই নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ এটাতে আপনি অ্যাক্টিভ এটাতে আপনি সব ধরনের কাজ করতেছেন এটাতেই আপনার সব কিছু এই জন্য এই অ্যাক্টিভে আপনার যদি এই এটাতে কাজ করেন তাহলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনা কম এবং মানুষের সাথে কমিউনিকেশন করতে আপনি আপনার রিয়েল আইডি দিয়েই কমিউনিকেশন করবেন কারণ মানুষকে তো আপনি ফেই আপনি যে একজন ফেথফুল মানুষ এটা বিলিভ করাই তৈব কথা বুঝতে পারছেন একজন মানুষ আমি আমি আপনাকে মনে করেন কাজ দেওয়ার চিন্তা করলাম এখন আপনি আপনার অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করে দেখতে হবে আগে দেখব এটা মানুষ এত সহজে কাজ দিবে না আমি মনে করেন কাজ করাইব হ্যাঁ। আপনাকে দিয়ে আমি আপনার প্রোফাইলের মধ্যে দেখ ঢুকবো ঢুকে দেখবো আপনি কতদিন থেকে এই অ্যাকাউন্ট ব্যবহার করেন কোনো ফেক আইডি বেশি দিন ব্যবহার হয় না কোনো ফেক আইডিতে অতিরিক্ত অ্যাক্টিভিটিস থাকে না হ্যাঁ আপনি যদি রিয়েল মানুষ হিসাবে ফেসবুক আইডিটা ব্যবহার করেন তাহলে আপনার এটাতে আপনার নিজস্ব ছবি থাকবে আপনার ফ্যামিলিগত দুই একটা ছবি থাকবে ফ্রেন্ডের সাথে নিয়ে আপনি ছবি উঠাইবেন বিভিন্ন ধরনের পোস্ট করবেন কথা বুঝতে পারছেন আমি পড়তে পারি না পারি সেটা বিষয় না আপনি পোস্ট করছেন যে আপনি যে এতদিন এখানে আপনার নিজের পোস্ট করতেছেন বন্ধুবান্ধবের পোস্ট করতেছেন এইটা আমি তো অন্ততপক্ষে দেখব কথাটা বুঝতে পারছেন এটা হচ্ছে মূল বিষয় এই জন্য আমি প্রথমে আচ্ছা, একটা নতুন আইডিকে উঠাইতে হলে অন্তত পক্ষে ছয় মাস সময় লাগে আর ফেসবুক বর্তমানে আচ্ছা। খুবই একটা রেস্ট্রিক্টেড জায়গা করে নিচ্ছে ধীরে ধীরে ফেসবুক এতটাই প্রফেশনালি নিয়ে আসতেছে যে এখানে রিয়েল আইডি ছাড়া অর্থাৎ ভোটার আইডি কার্ড দিয়ে অ্যাক্টিভ আইডি ছাড়া কোনো আইডিকে আর রাখবে না তারা এরকম আচ্ছা। কথাটা বুঝতে পারছেন এই জন্য এই জন্য হ্যাঁ, দেখতেছেন হ্যাঁ আমি শেষ হ্যাঁ, করি আমি শেষ করি এই জন্য আপনারা আচ্ছা, দেখতে আচ্ছা। পাচ্ছেন ইদানিং বিভিন্ন পেজের ফলোয়ার কমতেছে কারণ ফেসবুক কি করতেছে ওই যে আনরিয়েল আইডি যেগুলো অর্থাৎ ফেক আইডি যেগুলো সেই ফেক আইডিগুলোকে তারা চেষ্টা করতেছে ক্যান্সেল করে দেওয়ার ওইগুলোকে আউট করে দেওয়ার কথা বুঝতে পারছেন এই জন্য তারা খুঁজে খুঁজে যা ফেক আইডিগুলো এখন ডিজেবল করে দিচ্ছে আর এই ফেক আইডিগুলো ডিজেবল করে দেওয়ার কারণে বর্তমানে বড় বড় সেলিব্রিটিদের আপনার ফলোয়ার কমে যাচ্ছে অথবা এমন কিছু আইডি আছে যেমন আমি দুই সালে প্রথম দিকে আইডি খুলতে শুরু করছিলাম তখন ফেসবুকের আইডিগুলো সম্পর্কে কিচ্ছু জানতাম না আমি এক মাসে সম্ভবত ফন্ড থেকে ফন্ড টানা বিশটা আইডি রেডি করছিলাম আজকে প্রতিদিন একটা করে আজকে একটা করে আজকে একটা নষ্ট হয় কালকে একটা করে কালকে একটা নষ্ট হয় ঠিক আছে নষ্ট হয় না মানে এটা ব্যবহার করতে জানি না ফোরে খুঁজাইয়ে পাই না কেমনে দেখি কেমনে দেখি কি তারপরে এটা বাদ নতুন করে আরেকটা করে ফেলি ঠিক আছে তখন তার ইউটিউবও ছিল না ইউটিউব তো দুই সাল থেকে আসছে তখন ইউটিউবও ছিল না যে ইউটিউব থেকে একটা ভিডিও নিয়ে আসা এটা দেখে দেখে কিচ্ছু করি এরকমও কোনো চান্স ছিল না কতটা বুঝতে পারছেন সো সো আপনাদের যে বিষয়টা আমি শেয়ার করতে যাচ্ছি যে আপনারা নিজস্ব প্রোফাইলকে নিজেদের পার্সোনাল প্রোফাইলকে আপনারা প্রফেশনালি করার চেষ্টা করেন আমি নিজেই আমার প্রোফাইলকে প্রফেশনালি করেছি আমার নিজস্ব ব্যক্তি একদম এটা এইটা আমার ব্যক্তিগত প্রোফাইল এখন আর কি প্রশ্ন করবেন একটু বলেন কারণ আমি বলতে চাচ্ছি যে এটা প্র্যাকটিসের জন্য আর একটা একটা আইডি থেকে কতগুলো পেজ তৈরি করা যায় এবং ডিলিট করা যায় পেজ আনলিমিটেড তৈরি করা যায় তারপরে গ্রুপ আনলিমিটেড তৈরি করা যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারলাম তবে পেজগুলোতে অ্যাক্টিভিটিস না থাকলে এখন আর পেজ অ্যাক্টিভ থাকবে না এগুলা কাটা ফেলবে এটা হলো বিষয় ভালোই করছি তো আমি এখন থেকে দেড় ঘন্টা আগে মোবাইল চার্জও লাগাইছি কিন্তু মোবাইল চার্জর চুইস দেই নাই ওকে তাইলে আমরা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্নগুলো লেখে রাখি আমাদের ক্লাসের শেষে প্রশ্নগুলো করব। যদি মধ্যখানে প্রশ্ন করি তাহলে অনেক ডিস্টার্ব হয় কারণ ক্লাসের যে একটা থিম নিয়ে আমি দাঁড়াই বা একটা কথা মানে একটা মেমোরিটি নিয়ে আমি সামনে আগাই এটা কনসেপ্টটা নষ্ট হয়ে যায় সরি সিরাজুল ইসলাম ভাই আপনার ভিডিওটা অফ করেন প্লিজ আপনি কি আমাকে শুনতে পান না এখানে সবাই ভিডিও অফ করে আছে আপনি ভিডিওটা অন করে রাখছেন আপনি তো ভিডিও দিয়ে কিচ্ছু করবেন না আমার স্ক্রিনটা দেখবেন আমি কি করি সেটা দেখবেন আর আমি কি বলি সেটা শুনবেন এটাই হচ্ছে কাজ ঠিক আছে ওকে তাইলে আমরা সামনে আসি তাইলে আমাদের এক নাম্বার কাজ কি করলাম আমরা একটা প্রফেশনাল ছবি ক্রিয়েট করলাম দিলাম এই জায়গার মধ্যে তারপরে একটা প্রফেশনাল তামনেই রেডি করলাম বা আমি একটা কভার ফটো রেডি করলাম সেই কভার ফটোটা আমার এই জায়গার মধ্যে দিলাম এখন আসেন আমার অন্যান্য প্রোফাইলের সেট আপ অনেকের প্রোফাইলই সেট আপ করার তাকে হ্যাঁ এই প্রোফাইলগুলো সেট করতে হলে আপনি কি কি করবেন এই যে দেখেন এক কোনো স্টোরি যদি এড করতে চান তাহলে স্টোরিতে যাবেন কিন্তু স্টোরি অ্যাড করাটা আপনার জন্য যে খুবই জরুরি এরকম কথা না তারপরে স্টোরি অ্যাড করতে চাইলে আপনি এখান থেকে স্টোরি একটা অ্যাড করতে পারেন সেটা ক্রিয়েট স্টোরি কইটা এটা করতে পারেন এটা আমি করি নাই এটা আমি দেখাইও না খুব একটা কারণ এটা আমার জন্য অতটা জরুর না কিন্তু আমার প্রোফাইলটাকে সেট করা হচ্ছে জরুর এডিট প্রোফাইলে ক্লিক করলাম আমি এডিট প্রোফাইলে ক্লিক করার পরে দেখেন আমার এই জায়গা থেকে কী কী আসছে আমার আগে তোই আমি প্রোফাইলের ছবিটা ঠিক করে ফেলছি কভার ফটো দিয়ে দিচ্ছি এখন আসেন এই যে বায়ো বায়ো কি বায়ো হচ্ছে সংক্ষিপ্ত আকারে আমার নিজের পরিচয় দেয়া বায়োটা হচ্ছে সংক্ষিপ্ত আকারে অনেকেই বিও পড়েন উচ্চারণটা এখন যেটাই হোক উচ্চারণ আর বিও হোক আর বায়ো হোক আপনার এই এই মানেটাই হচ্ছে আমাকে সংক্ষিপ্ত আকারে দেড়শোটা অক্ষরের ভিতরে একশো পঞ্চাশটা অক্ষরের ভিতরে আমাকে উপস্থাপন করা যেমন আমি এখানে উপস্থাপন করছি কি I am a professional digital marketer S M M M S M M SEM SEO Shopify ads classical ads and YouTube expert এগুলো হচ্ছে আমার একদম মানে সংক্ষিপ্ত আকারে আমাকে উপস্থাপন করছি মানে এই কাজটা কিভাবে করবেন এই কাজটা কিভাবে করবেন এই কাজটা করার জন্য আপনাকে এই যে এডিট নামক একটা অপশন আছে এই এডিটে ক্লিক করবেন আচ্ছা দা এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করলে এই যে দেখেন এই জায়গাতে লেখা যায় এখানে সর্বোচ্চ একশো পঞ্চাশটা ওয়ার্ড লিখ অক্ষর লিখতে পারবেন একশো পঞ্চাশটা অক্ষর তারপরে এই জায়গার মধ্যে সেভ অপশন আসবে সেভ করবেন এই জায়গাতে আপনার সেভ অপশন আসবে এখানে সেভ করবেন আবার একটা বিষয় দেখেন এই জায়গার মধ্যে সেভের লেখা থাকবে প্রথমে দেখবেন আপনার এই জায়গাটা পাবলিক কিনা এই জায়গাটা পাবলিক কিনা এখানে ফ্রেন্ড থাকতে পারে প্রাইভেট থাকতে পারে অনলি মি থাকতে পারে যেটাই থাকুক এই জায়গার এই যে বল উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনি পাবলিক শব্দটা দিয়ে দিবেন যদি পাবলিক না থাকে কারণ পাবলিক কী জন্য দিবেন পাবলিকটা হচ্ছে আমার জন্য খুবই জরুরি কারণ আমার এই বায়োটা আমি না আমার প্রোফাইলে কেউ ভিজিট করলে যেন দেখতে পায় এই জন্য পাবলিক তারপরে সেভ দিয়ে দিবেন আচ্ছা দেখি ইনস্টাগ্রামে আমার একজন কথা কইছে একটা মিনিট ওকে আচ্ছা তাইলে এটা দিলাম তারপরে আসেন কাস্টমাইজ ইউর ইন্ট্রো ইন্ট্রো মানে হচ্ছে আমি কি কি করি এডিটে ক্লিক করলাম এডিটে ক্লিক করার পরে এই যে দেখেন কলম নামক কলমের মতো কি একটা দেখা যাচ্ছে এই যে দিছি আমি digital marketer and social media ads promotion at expert IT park আমি এক্সপার্ট আইটি পার্কে আমি এটা এখনও চেঞ্জ করি নাই আমি কাজ শিখছিলাম এক্সপার্টাইটি পার্ক নামক একটা ফার্মে কাজ শিখছি ওই ফার্মে কাজ শিক্ষা আমি ওই ফার্মেই আবার চাকরি করছি একজন ডিজিটাল মার্কেটার হিসাবে আমাকে আমার এক্সপেকটেশন দেখে সে নিছিল উনি আমার এখানে যুক্ত করছে wait I am from United State and you um, from Bangladesh it is near of India what do you do আচ্ছা ঠিক আছে ওকে আমার একজন আমার নখ দিছে কি জন্য নখ দিছে ঠিক বুঝতেছি না তবে কিছু কথা বললে বোঝা যাইব কি জন্য নখ দিছে সে এজন্য আপনাদের একটু ডিস্টার্ব হতে পারে ক্লাসের মধ্যে ওখানে নখ দিয়ে দিছে তো মেসেঞ্জারে কথা Itaceré. ওকে থ্যাংক ইউ আমি আসছিলাম এখন আমরা কি করব দেখেন আমি এই কলমের উপরে ক্লিক করলাম কলমের উপরে ক্লিক করার পরে এই যে edit work place edit work প্লেসটা আমি এখান থেকে এডিট করতে পারবো তাইলে এডিট ওয়ার্ক প্লেস আমি কোথায় কাজ করি ঠিক আছে আমি কোথায় কাজ করি এটা আমি ইচ্ছা করলে দিতে পারি আমি লেখেও দিতে পারি এভাবে দিতে পারি ইচ্ছা করলে হ্যাঁ না হলে আমি এভাবে এইটা ওখানে বসাইতে পারি position digital market and social media ads promotion হ্যাঁ ঠিক আছে সমস্যা নাই তারপরে হচ্ছে এটা আপনি লিখবেন আপনার মতো কইরা তারপরে আপনি আপনার অনেকে চাকরি করেন মনে করেন আপনার অফিসের নাম লিখবেন তারপরে আপনি কোন পজিশনে চাকরি করেন আপনার পজিশন লিখবেন আপনার এটা কোথায় এটা এখন সিলেট আপনি সিলেট দিলেন ঠিক আছে তারপরে আপনার ডেসক্রিপশন দিলেন যেমন hi I am a professional digital marketer I have more experience in digital marketing I have been working as a digital marketer executive officer in expert IT part না দিয়ে এখানে আমার তো এটা হচ্ছে ডিজিটাল আইটি পার্ক আমি চেঞ্জ আনতেছি digital IT park in in Sylhet since two okay তারপরে হচ্ছে আমি কি এখনও কারেন্টলি ওয়ার্ক কাজ করতেছি এই জায়গার মধ্যে এখনও কারেন্টলি কাজ করতেছি আই এম কারেন্ট এটা আপনারাও দিবেন সবাই তারপরে কবে থেকে কাজ করতেছি দুই হাজার জানুয়ারি এক থেকে তারপরে এখানে পাবলিক না থাকলে আপনারা দেখবেন এই জায়গাটা পাবলিক আছে কিনা যদি পাবলিক না থাকে তাহলে পাবলিক করে দিবেন ঠিক আছে যদি পাবলিক না থাকে তাহলে জায়গাটা পাবলিক করে দিবেন ওকে দেন কি তারপরে হচ্ছে সেভ আমি সেভ দিয়ে দিলাম সেভ দিয়ে দেওয়ার পরে আমার এটা আপডেট হয়ে গেল ওকে তারপরে হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি আছে দেখেন দুই নম্বর স্টেপ আরেকটা স্টেপ হচ্ছে কি আরেকটা স্টেপ আমি এই স্টেপটা আনলাম আমার আরেকটা প্রফেশন আছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট টিচার হ্যাঁ আমি দিলাম তারপরে হচ্ছে আমার পজিশন টিচিংয়ের পজিশন কি সেটাও আমি দিলাম তারপরে কোথায় আমি কাজ করি আমি সিলেটে কাজ করি সিলেট সিটিতে আমার পজিশনটা আমার স্কুলটা তারপরে আমার পজিশন দিলাম হ্যাঁ আমি am teacher of South Surma high school in Silhet at Bangabir road এটুকু আমার জাস্ট এটা স্কুলের পরিচয় দিলাম বর্তমানে কারেন্টলি আমি জব করতেছি এটাও দিলাম কবে থেকে দুই হাজার চোদ্দোর ডিসেম্বর থেকে ডেটা আমি দিলাম না মনে করেন এক ডিসেম্বর থেকে আমি দিয়ে দিলাম এই জায়গার মধ্যে এটাও পাবলিক করে দিবেন এই বিষয়গুলো পাবলিক কেন হ্যাঁ, প্রশ্ন করতে পারেন স্যার এগুলো পাবলিক দিব কেন আমি কাজ করি আমার কাজটা পাবলিক দেওয়ার মধ্যে আমার বেনিফিট কি হ্যাঁ আমার বেনিফিট হচ্ছে আমি যে একজন প্রফেশনাল মানুষ আমি বিভিন্ন জায়গায় আমি বিভিন্ন জায়গায় কি করছি কাজ করছি এই বিষয়গুলো মানুষকে বোঝানোর জন্য এতে মানুষ কি করতে পারবে বুঝতে পারবে যে আসলে আমি প্রফেশনালি ঠিক আছে তারপরে সেভ দিলাম আমার এগুলো সেভ হয়ে গেল আপডেট হয়ে গেল তারপরে যদি আপনার পাস্ট কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেই থ্রি ডোটে আবার ক্লিক করবেন ক্লিক করে পাস্ট এক্সপিরিয়েন্সটা দিবেন কোন কোম্পানিতে কাজ করছেন কিসে কাজ করছেন এই এইভাবে সবগুলা লিখবেন ওকে দেন আসেন আপনি কি করবেন আপনি কোথায় পড়াশোনা করছেন দেখেন এখানে আসবেন এই যে দেখেন এড ইউনিভার্সিটি মানে হচ্ছে আমার পড়াশোনার লেভেল আমি কোথায় পড়েছি দেখেন এই জায়গাগুলো আপনি আপনার কলেজের নাম আপনার স্কুলের নাম ইউনিভার্সিটির নাম এডিটে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করবেন এডিটে ক্লিক করবেন তারপর এখানে লেখার অপশন আসবে লিখবেন তারপরে কবে আপনি ভর্তি হয়েছেন কোন মাসে কত তারিখে ভর্তি হয়েছেন কবে আপনার পড়াই কলেজ থেকে শেষ করছেন কোন মাসে শেষ করে বাইরে হয়েছেন কয় তারিখে বাইর হয়েছেন সব দেওয়া লাগবো তারপরে আসেন এটা হচ্ছে কোন কোন লেভেল পড়েছেন যে আমি গ্র্যাজুয়েশন পড়ছি ওকে গ্র্যাজুয়েশন দিলাম আচ্ছা তারপরে হচ্ছে ডেসক্রিপশন এখানে আমি ডেসক্রিপশন দিলাম এই ডেসক্রিপশনটা আপনারাও দিবেন ঠিক আছে এখন এই যে আমাকে এই দেখেন এখন আমার এই ডেসক্রিপশনটা দেওয়াতে অনেক ভুল হয়েছে আমার এখানে বিভিন্ন রিমার্ক করে দিছে এই রিমার্কগুলা আমার এইগুলো রিমার্ক করে এই যে দেখেন আমি এখন রিমার্কগুলো অটোমেটিকলি কারেকশন করতে পারতেছি আমার এখানে লেখা লাগতেছে না অটোমেটিক কারেকশন হয়ে যেতেছে এই কারেকশনটা কিভাবে করতে হয় এই কারেকশনটা করতে হয় একটা সফটওয়্যার আছে একটা এক্সটেনশন আছে এই এক্সটেনশনটার নাম হচ্ছে গ্রামারলি এক্সটেনশন এই এক্সটেনশনটার নাম হচ্ছে গ্রামারলি এক্সটেনশন এই গ্রামারলি এক্সটেনশনটা আপনি আপনার কম পিসিতে অ্যাড করতে হইব এই গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করার জন্য আপনি কি করতে হবে আপনি গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করার জন্য আমার চ্যানেলে যাইবেন চ্যানেলে গিয়ে Grammarly how to Grammarly extension নামে একটা ভিডিও পাইবেন সেই ভিডিওটা দেখবেন কিভাবে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করতে হয় এখানে আপনার বিস্তারিত বর্ণনা দেওয়া আছে আপনারা দেখা নেবেন আমি এখনই ভিডিওটা আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি থেকে আসলেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক কমতে কমতে অলরেডি ছেচল্লিশ জনে চলে আসছেন হ্যাঁ আসবে এরকম কমবে কারণ সবাই অনেকের গুমি চলে আসতে দেখেন ওকে আসেন নিচে আসলে অনেক নিচে এটা চলে গেছে গ্রামারলি এক্সটেনশন গ্রামারলি এক্সটেনশন এই যে এই যে গ্রামারলি এক্সটেনশন নামক এই ভিডিওটা আপনারা দেখবেন এখনই আপনাদের আমি মেসেঞ্জারে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি ওকে আমরা এখান থেকে সামনে গেলাম এটা আসক তারপরে আসেন কনসেন্ট্রেশন আপনার কোর্স কি করেছেন এক্সট্রা কোনো কোর্স করছেন কি না আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট অ্যান্ড মার্কেটিংয়ের উপরে কোর্স করছি তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিংয়ের উপরে কোর্স করছি তারপরে ইউটিউবের উপরে কোর্স করছি এগুলা দিলেন তারপরে হচ্ছেন কি attended from university post graduation আমি মাস্টার্স কমপ্লিট করছি তারপরে হচ্ছে কিসে থেকে বিএ অনার্স এম এ করছি আমি পাবলিক দিয়ে দিছি তারপরে এই জায়গার মধ্যে সেই আসে আপনি সেভ দিয়ে দিবেন পন হ্যাঁ না ফোন দিয়ে কি কাজ করা যায় ফোন দিয়ে কাজ করা সব ফ্রিলান্সিং সাধারণত সত্য কথা বললে ফোন দিয়ে করা যায় না স্টেট বলতে গেলে কিন্তু ফোন দিয়ে আপনি এই যে সেট আপ মেট করতে পারবেন সামহাও কিছু কাজ করতে পারবেন হান্ড্রেড পারসেন্ট কাজ করতে পারবেন না ওইটা এই গ্রুপ থেকে আসে নাই ওকে আমি দিয়ে দিচ্ছি আপনাদের গ্রামারলি এক্সটেনশনটা এই জায়গা থেকে আপনারা ভিডিওটা দেখে গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করে দিবেন আপনাদের পিসিতে আপনারা ওকে তারপরে হচ্ছে কারণ এখানে আমি এই মুহূর্তে গ্রামারলি এক্সটেনশনটা যদি দেখাইতে যাই তাহলে অনেক সময়ের দরকার আমার অন্য ক্লাস করানো হইতো না আবার অনেকেই আছেন আপনাদের গ্রামারলি এক্সটেনশন আপনাদের কম্পিউটারে সেট করাই আছে আপনাদের যাদের কম্পিউটারে গ্রামারলি এক্সটেনশন সেট করা আছে আপনাদেরকে কনগ্রাচুলেশন এবং আপনারা এটা ভালো বুঝেন গ্রামারলি এক্সটেনশনটা সেট করলে কী হইব এই যে আমার ভুলগুলা সংশোধন করে দিছে অটোমেটিকলি এগুলো আর আমার কি করা লাগবে না ঝামেলা করা লাগবে না আচ্ছা তারপরে আসেন আমার প্লেস মোহাম্মদ আব্দুর রাজ্জাক ভাই আপনি আপনার ভিডিওটা অফ করেন প্লিজ শিফাত ভাই ভিডিও অফ করেন আপনারা ভিডিও অফ করে ক্লাস করেন প্লিজ ওকে তারপরে আসলাম আমরা place lived place lived place লিফটটা কি প্লেস লিফটটা হচ্ছে আমি কোথায় বাস করি এই যে এড সিটি এড সিটিতে ক্লিক করলাম আমি কোন সিটিতে বাস করি মানে সিলেট সিটিতে বাস করি আমি সিলেট সিটি দিছি আপনি পাবলিক দিবেন এটা আপনি কোন সিটিতে দেন সেটা আপনি দিয়ে দিবেন ঠিক আছে এই যে পাবলিক আছে এখানে পাবলিক এই যে পাবলিকের মধ্যে আছে পাবলিক ফ্রেন্ডস ফ্রেন্ডস এক্সপেক্ট এইগুলো আছে আপনি এগুলা নিচ থেকে বসাইয়া দিবেন তারপরে এখানে সেভ আসবো এই যে সেভ আসবো সেভ দিয়ে দিবেন contact and basic info contact and basic info হচ্ছে আমাকে কন্ট্যাক্ট করার জন্য বা আমার সাথে যোগাযোগ করার জন্য আমার কি কি প্রয়োজন এই বিষয়গুলো এখান থেকে ওরা আপনি সেট করে দিবেন এখন দেখেন এখানে আপনার মোবাইল নাম্বার দিবেন এই যে কলমের মধ্যে আমি যদি মোবাইল নাম্বারটা এডিট করতে চাই তাহলে এই কলমে ক্লিক করলে আমার এটা এডিট হয়ে এডিট করে যাইব ঠিক আছে সেটিংসে নিয়ে আসবো এই যে এই জায়গা থেকে আমি এডিট করব এডিট করিয়া এখানে বসাইমু অ্যাক্টিভ টেক্সট এই যে কনফার্ম তারপরে already received a confirm code একটা কোড আসবে আপনার কাছে এখান থেকে দিয়ে দিবেন এনাদার মোবাইল ফোন যদি আমি আরেকটা মোবাইল ফোন অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আরেকটা মোবাইল ফোন অ্যাড করতে পারবো কিন্তু আমার দরকার নাই ঠিক আছে আমি বেঁকে চলে আসলাম আপনার মোবাইল দিয়ে আপনার প্রোফাইলটাকে অবশ্যই ভেরিফিকেশন ভেরিফিকেশন করবেন এই যে প্রোফাইল কী জন্য নষ্ট হয়ে যায় প্রোফাইল কী জন্য আপনার প্রোফাইলটা লক হয়ে যায় এই যে মোবাইলগুলো প্রোফাইলগুলো আপনার মোবাইল দিয়ে ভেরিফিকেশন করা থাকে না এই জন্য এরপরে হচ্ছে আমি কোথায় সিলেট বাংলাদেশে লিভ করি আমার এই যে ইমেল হচ্ছে তারপরে হচ্ছে আমার আপনাদের এখনও এই ধরনের লিঙ্কগুলো আসবে না এখনও দেখে রাখেন আপনারা আপনারা যখন এই এই সেক্টরগুলোতে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন সেই সেক্টরগুলোর অ্যাকাউন্টগুলো আপনারা এই জন্য লিঙ্কগুলো এখান থেকে এনে বসাই দিবেন তারপরে হচ্ছে বেসিক ইনফো বেসিক ইনফো হচ্ছে আমি মেল আমি যদি মহিলা হই তাহলে এখানে এডিট এই যে কলমে যে কোনো এডিটের জন্য কলমে ক্লিক করবেন তারপরে হচ্ছে ও এটা পাবলিক হয়ে গেছি আচ্ছা আপনারা আরেকটা কাজ করবেন এখানে আমার একটা পাবলিক ইউনিফর্ম নেই আপনারা আপনাদের বার্থডেটা আপনারা আপনাদের বার্থডেটা অবশ্যই পাবলিক করে রাখবেন ঠিক আছে তারপরে ইংলিশ অ্যান্ড বাংলা হিন্দি আমি এইটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ আমি কোন কোন ভাষা পারি তাহলে আমি যে যে ভাষাটা পারি এই ভাষাটা এই জায়গার মধ্যে লেইকা দিলাম ইংলিশ বাংলা কথা বলতে পারি আলহামদুলিল্লাহ হিন্দি হালকা কথা বলতে পারি কিন্তু বুঝি তারপরে হচ্ছে অ্যারাবিক মোটামুটি বুঝি রিডিং পড়তে পারি হালকা হালকা সালাম কালাম কাইফা হালুকা খাইরান এইরকম দুই চারটা কথা বলতে পারি যাই হোক তারপরে আমার রিলিজিয়ন কি আমি রিলিজিয়ন দিলাম তারপরে হচ্ছে ম্যান অ্যান্ড ওয়েমেন আমার ইন্টারেস্ট কি এখানে দিয়ে দিলাম দ্যাটস ইট এই পর্যন্ত এই অপশনটা শেষ এটা হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফো তারপরে family and relationship family and রিলেশনশিপে কী আছে দেখেন আপনার যদি স্ত্রীর নাম বসাইতে চান তাহলে এই যে এখানে ক্লিক করবেন কলমে অথবা আপনি মহিলা হলে আপনি যদি হাজব্যান্ডের নাম দিতে চান তাহলে হাজব্যান্ডের নাম দিবেন হ্যালো আসসালাম আলাইকুম হ্যালো ওয়ালাইকুম সালাম হজরত আমি ক্লাস করাইলাম আচ্ছা হইলক্কা কি জাত গ্রামীণ উনি বাংলালিং নাম্বার আছেন আমার যে হোয়াটসঅ্যাপ তো বাংলালিং নাম্বারও আমার যে হোয়াটসঅ্যাপও যে মেসেজ দেয় নি ঘুরতে হোয়াটসঅ্যাপও মেসেজ দিন না দিদি ওই zero one double nine double four two seven two nine zero zero আচ্ছা আপনারা আছেন না সইলে গেছেন সরি ফর দ্যাট নেটওয়ার্কের সমস্যার কারণে চলে গেছিলাম আমি একটু বাইরে যাই হোক আমরা আবার চলে আসছি স্ক্রিন কি দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যাচ্ছে আচ্ছা ঠিক আছে দেখা যাচ্ছে ওকে ওকে ওকে ওকে তাহলে আপনি আপনার অর্থাৎ রিলেশনশিপ দিবেন তারপরে আপনার ফ্যামিলি মেম্বারদের কার কার এখানে অর্থাৎ ফ্যামিলি মেম্বার যাদের আনবেন কিন্তু তাদের আবার ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হইব তাদের নামটা এখানে লিখবেন তারপরে সে চলে আসবে কিন্তু তার ফ্যামিলি মেম্বারের ফেসবুক অ্যাকাউন্ট যদি না থাকে তাহলে এখানে অ্যাড করতে পারবে না তারপরে হচ্ছে details about you details about you আসলেন ডিটেলস অ্যাবাউট ইউ আসার পরে আপনি এই জায়গার মধ্যে লিখবেন এই যে কলমে ক্লিক করলেন কলমে ক্লিক করে এডিটটা আসলো এখানে লিখলেন আই এম এই আম I am Janal Abedin. I am a professional digital marketer. I have been working on digital marketing for the past for two years. হ্যাঁ এখানে ফার্স্ট টু ইয়ার্স হইতো না আমার তো অলরেডি হয়ে আসছে side four years okay i have been working on fiverr upwork and fabsquid i have worked in promotion ইত্যাদি ইত্যাদি আমি যা দিছি আপনারা ইচ্ছা করলে এটাকেই কপি করিয়া হুবহু বসাইতে পারেন অথবা আপনাদের মন থেকে ইচ্ছা করিয়া যদি আর একটু ভালো করে সুন্দর করে লেখেন সেটা আপনাদের ইচ্ছা তারপরে এই জায়গাটা পাবলিক আছে কিনা দেখবেন পাবলিক কইটা তারপরে সেভ দিয়ে দিবেন ওকে এটা হচ্ছে অ্যাবাউট এটা হচ্ছে আপনার সম্পর্কে বিস্তারিতভাবে দেওয়া বায়ো হচ্ছে আপনার সম্পর্কে একশো পঞ্চাশটা অক্ষরের ভিতরে আপনার সম্পর্কে উপস্থাপন করা আর অ্যাবাউটটা হচ্ছে আপনার সম্পর্কে ইন টোটাল বিস্তারিতভাবে এই জায়গা থেকে দিতে পারবেন আপনি সো দ্যাট আপনি এখানে ইচ্ছা মতো লিখতে পারেন তবে এখানে আবার আবার ক্যারেক্টারের কোনো সম্ভাবনা সরি এখানে কোনো ক্যারেক্টারের বাধ্যবতা করছে কি না না এখনও আবার বাধ্যবতার মধ্যে নিয়ে আসেনি সো আপনারা লাকি তারপরে আসেন এখানে হ্যাঁ, আব্দুর রাজ্জাক ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন প্লিজ তারপরে আসেন এই জায়গার মধ্যে আসেন যে নেম পাঞ্চুয়েশন নেম পাঞ্চুয়েশন মানে হচ্ছে আপনার নামের উচ্চারণটা কিভাবে দরকার হ্যাঁ যেমন আমার নামের বানানটা হচ্ছে বানান যেভাবে তারভাবে উচ্চারণ করলে হয়ে যায় জাইনাল ঠিক আছে তারপরে হচ্ছে আবে দিন হয় কিন্তু আমি আমার নামটার উচ্চারণ তো জয়নালই করি সেজন্য আমি আমার নামের উচ্চারণ কিভাবে হবে তা আমি দিয়ে দিছি জয়নাল আবেদিন ঠিক আছে আব আবেদিনও না কিন্তু আবদিন ঠিক আছে এইভাবে আমি দিয়ে দিলাম আপনি এই জন্য করার জন্য এই থ্রি ডোটে ক্লিক করবেন থ্রি ডোটে ক্লিক করার পরে এডিট নাম পাঞ্চুয়েশনে আসবেন এডিট নাম পাঞ্চুয়েশনে আসার পরে যেমন আমার একটা চেঞ্জ আছে চেঞ্জটা আমি করে নেই হ্যাঁ, এই চেঞ্জটা এনে দিয়ে দেই আবদিন ঠিক আছে দিয়ে দিলাম তারপরে আসলাম সেইভে সেইভে আসার পরে ওকে ও আমার এটা হচ্ছে না আমার এটাতে কি একটা সমস্যা দেখা দিচ্ছে এটা দেওয়া লাগবে সম্ভবত হ্যাঁ তারপরে দিয়ে সেভ দিই হ্যাঁ দুটা দেয়া না তারপরে হচ্ছে না আচ্ছা আমারটা আর চেঞ্জ নিচ্ছে না আপনাদেরটা নিবে ওকে আপনাদেরটা নিবে কোনো সমস্যা নাই সমস্যা নাই এটা তারপরে হচ্ছে কি আদার্স নেম নিক নেম মানে হচ্ছে আপনার ডাক কোনো নাম থাকলে আপনার ডাক নামটা কি সেই নামটা এখানে দিয়ে দিবেন যে নাম দিয়ে মানুষ আপনাকে ডাকবে ঠিক আছে তারপরে ফেভারিট কোয়েশ্চন আপনার ফেভারিট একটা কোয়েশ্চন থাকে যেমন যে কোয়েশ্চনটা দিবেন এবং তার উত্তরটা দিবেন এখানে এডিটে আসবেন ফেভারিট কোয়েশ্চন কি I I am who I am because of you ঠিক আছে এইরকম একটা বাক্য দিবেন তারপরে you are a very reason every hope and every dam dream I have ever had এই জায়গাটা দিয়ে তারপরে সেভ দিয়ে দিবেন ওকে পাবলিক না থাকলে পাবলিক করে দিবেন তারপরে হচ্ছে ব্লাড ডোনেশন আপনি যদি কোনো ব্লাড ডোনেশন গ্রুপের সাথে এড হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ব্লাড কোনো ওই ডোনেশনের লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিবেন আর আপনার কোনো কাজ নেই তারপরে আসেন লাইফ ইভেন্ট লাইভ ইভেন্টটা কি লাইফ ইভেন্টটা হচ্ছে আমার এই জীবদ্দশায় আমি কিসে কিসে যুক্ত হয়েছিলাম সেইগুলা এই যে life event add life event add life ইভেন্টের মধ্যে আমি কি কি কাজ করছি আমি ওয়ার্কের কি কি ওয়ার্ক করছি দেখেন আমি আমার লাইভ ইভেন্টে আমি নতুন কোনো জব পাইছি কি না যদি জব পাই জব দিতে পারি প্রমোশন করি যদি প্রমোশন পাই আমার চাকরি জীবনে যদি প্রমোশন পাই তাহলে প্রমোশন পাইছি লেফট জব আমি যদি চাকরি ছেড়ে দেই তাহলে আমি চাকরি ছেড়ে দিছি রিটায়ারমেন্ট আমি যদি বর্তমানে রিটায়ারমেন্টে যাই গিয়ে তাহলে আমি রিটায়ারমেন্ট দিতে পারি তারপরে যদি না হয় তাহলে আমরা এডিটের জায়গা থেকে একটা টাইটেল নিতে পারি যে টাইটেলটা আমি আমার নিজে অন্য কোনো কিছু থাকলে আপনি এখান থেকে টাইটেল নিতে পারেন তারপরে এখান থেকে একটা কভার ফটো দিতে পারেন বা ভিডিও দিতে পারেন একটা টাইটেল দিতে পারেন টাইটেল মানে হচ্ছে আপনি কোন কাজে ছিলেন সেই কাজের টাইটেল দিবেন তারপরে এখান থেকে ডেসক্রিপশন দিবেন তারপরে হচ্ছে আপনি কবে নিছেন ইত্যাদি ইত্যাদি মানুষকে জানাইতে চাচ্ছেন এই জায়গার মধ্যে লেখা দিবেন তারপরে এই জায়গাতে এই যে শেয়ার আসবে শেয়ার বাটনে ক্লিক করবেন আপনার কাজ হয়ে যাব আমার এরকম কিছু নাই এই জন্য আমি আর দিচ্ছি না বাদ আচ্ছা লাইভ ইভেন্ট শেষ তারপরে হচ্ছে ট্যুর এটা হচ্ছে একদম সেলফিটা না দিলেই চলে এটা কোনো বিষয় না তারপরে মেরিট আমার এটা দিছি আপনারা দিতে চাইলে দিতে পারবেন তারপরে হচ্ছে new job start new job এটা দিছিলাম এটা বাদ এটা ডিলেট দিয়ে দিলাম এটা আমার লাগবে না কারণ এটা আমার শেষ ওকে এটা থাকবে কিন্তু স্টার্টে নিউ জব অ্যাট এটা থাকলো তারপরে হচ্ছে কি শিওর ইনশাল্লাহ আপনার ক্লাস লিঙ্ক পাবেন আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করার পরে অবশ্যই আমি আপনাদেরকে ক্লাস লিঙ্কটা আপনাদের মেসেঞ্জার গ্রুপেও দিব তার সাথে আমি আমার ফেসবুক গ্রুপেও শেয়ার করি ওকে তারপরে আমি কোথায় পড়াশোনা করছি এটা আবার নতুন করে দিছি এটা ওই আগের বার দিছিলাম ওইটা আবার নতুন করে চলে আসছে এখানে আর নতুন করে দিন না দেয়াই চলে ঠিক আছে এইটুকু আমার অ্যাবাউট সেকশন গেছে এখন অ্যাবাউট সেকশন যাওয়ার পরে আমি মৌরি ক্লিক করব মৌরি ক্লিক করে দেখবো এখানে কী কী আছে এইগুলা আমাদের গ্রুপ যদি দেখতে চাই গ্রুপ গ্রুপে ক্লিক করলাম আমার গ্রুপ চলে আসবে ঠিক আছে এভাবে আমি দেখবো এগুলো এই যে মৌরের অপশনগুলো মৌরের অপশনগুলো আমার জন্য খুবই জরুরি না কারণ এগুলো আমার দেখা প্রয়োজন হয় না এই পর্যন্ত আমাদের সাধারণত এই সেটিংসটাই আমাদের এখন প্রয়োজন আগে আর একটু বেশি সেটিংস ছিল এখন একটু কম সেটিং আসে এখন আর আপনার ডেভেলপ করার কারণে সেটিংসের পরিমাণ একটু কমিয়ে নিয়ে আসছে এই হচ্ছে আমাকে প্রফেশনাল অ্যাকাউন্ট সেট আপ করা আমি যে একজন প্রফেশনালি অ্যাকাউন্ট সেট করতে পারি এই বিষয়টা তাকে বুঝিয়ে দেয়া এখন আপনাদের মনের মধ্যে যার যে প্রশ্ন আছে আপনারা প্রশ্ন করতে পারেন আমাকে আপনার আমি প্রশ্ন নিব ইনশাল্লাহ স্যার আচ্ছা, ইদানিং যেটা শোনা যাচ্ছে যে ওই যে ফেসবুকে একটা প্রফেশনাল মোড নাকি অন করার একটা অপশন আসছে আর কি এটা কি বাংলাদেশে অ্যাক্টিভ হয়েছে হ্যাঁ, হ্যাঁ এই যে ফেসবুক পেজকে প্রফেশনাল মোড করা মানে এটা কি এটা যেমন আমরা অনলি মি করতেছি বা পাবলিক করে দিচ্ছি বা দেখা যাচ্ছে যে ফ্রেন্ডস করে দিচ্ছি এরকম কি কোনো অপশন দিয়ে সেটাকে প্রফেশনাল মোডে অন করতে হয় না না এটা আপনাকে আপনি আপনি যখন পেজটা ওপেন করবেন পেজটা ওপেন করার পরে একটা আপনাকে দেখাইবে একটা অপশন এই অপশনে ক্লিক করলে অটোমেটিকলি হয়ে যায় এটা আপনাদের পেজ ক্রিয়েটের সময় এটা আমি আপনাদের দেখাই দিব ইনশাআল্লাহ আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে স্যার ওই আমার যে মানে পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটাতে আমি দুইটা পেজ মানে অনেক আগে ওপেন করছিলাম মানে দুইটাই ছিল আসলে আমার মানে কিছু বিজনেস রিলেটেড পেজ ছিল আর কি তো সামহাও দেখা গেছে যে আমি পেজগুলো হয়তো সেট করে রাখছিলাম কিন্তু ওগুলো মানে আর ততটা অপারেশনাল ছিল না ভিন্ন ভিন্ন নামে আমি পেজ দুটা করছিলাম আর কি আমার এই মানে ফেসবুক অ্যাকাউন্টের আমার প্রোফাইলের আন্ডারে যেমন আমার একটা ফেসবুক পেজ হচ্ছে এই আপনার মোহাম্মদ হাসনাত ফারুকি আমার নাম দিয়ে ওইটার আন্ডারে কিন্তু অন্য দুটা নামে দুইটা পেজ খোলা আছে আচ্ছা। তো আমি কি চাইলে কি স্যার ওই দুইটা পেজের যে কোনো একটাকে কি আমি প্রফেশনাল মানে অ্যাকাউন্ট সেট আপের জন্য আমি সেট করতে পারবো হোয়াই নট অবশ্যই অবশ্যই আচ্ছা, আপনাদের নেক্সট ক্লাসটাই Facebook page create and set up আচ্ছা আচ্ছা আপনাদের নেক্সট ক্লাসটাই হচ্ছে আপনাদের Facebook page create and set up বুঝতে পারছেন তারপরের ক্লাস হবে তিন নাম্বার ক্লাস হবে ফেসবুক পেজ প্রমোশনের ক্লাস তো এখন ঠিক আছে আপনাদের এখানে নিয়ে আসছি লিস্ট এইটুকু মনে রাখবেন আপনারা যে আপনারা আমি বললাম তো আপনারা এখান থেকে যদি পরিশ্রম করেন এই ফ্রি ক্লাস থেকে আপনারা ইনকাম করতে পারবেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই আমি যখন প্রথম কোর্স করছি আমি তো এখন পর্যন্ত হয়তো ছয় সাতটা কোর্স করে ফেলছি বাট আমি যখন প্রথম কোর্স করছি আপনাদের যে ক্লাস মডিউল দিয়েছি তার চেয়েও কম শিখছি আমি তার চেয়েও কম শিখছি পনেরো হাজার টাকা দিয়ে আমি পনেরো হাজার টাকা দিয়ে কী শিখছি জানেন নি আমি পনেরো হাজার টাকা দিয়ে শিখছি আপনার ওই ফেসবুক প্রোফাইলটাকে সুন্দরভাবে সেট আপ করা আর একটা পেজ ক্রিয়েট করা পেজ প্রমোশন করা ইউটিউবের চ্যানেল ক্রিয়েট করা আর শিখছি ফাইবারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওই শেষ আমার তিন মাসের ক্লাস বুঝছেন পনেরো হাজার টাকা ওই পর্যন্ত তারপরে আর অ্যাডভান্স লেভেলের কোর্স কইরা আমি অনেক কিছু শিখছি তো যাই হোক এখন আপনাদের যতটুকু আমি ফ্রিতে শেখানো যায় আমি ততটুকুই আপনাদের শেখানবো ইনশাল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকতেই বইল এটা হইলো বিষয় এখন আপনারা যদি মনে করেন ওই কাজের পনেরো দিন পর থেকে ইনকাম ইনকাম করতে হইব না ভাই আমি নিজেই ইনকাম শুরু করছি এক বছর পর থেকে এখানে লং টাইম আপনি আপনি পড়াশোনা করছেন অ্যাটলিস্ট আঠারো বছর অ্যাটলিস্ট আঠারো বছর পড়াশোনা করে উনিশ বছর পড়াশোনা করে মাস্টার্স কমপ্লিট কইরা তারপরে আপনি একটা চাকরির জন্য মাঠে নামলেন চাকরির জন্য মাঠে নামিয়া তারপরে আরও দুই তিন বছর চার বছর চাকরির জন্য আরও পড়াশোনা করলেন তারপরে একটা চাকরি পাইলেন অর্থাৎ আপনার বয়স তিরিশ বছর হওয়ার পরে তিরিশ বছরের অ্যারাউন্ড পাশাপাশি ছাব্বিশ সাতাইশ আঠাইশ বছরে আপনি চাকরি একটা পাচ্ছেন তাহলে কি এখানে কি এই আইসাই টাকা ইনকাম করে ফেলবেন টাকা ইনকাম কি এতই সোজা আগে আপনাকে কাজ শিখতে হইব অ্যাটলিস্ট আপনি দুইটা বিষয়ের উপরে ফুললি স্কিলফুল হইতে হইব যে আপনাকে এইরকম রইতে হইব যে আমি যে কোনো কাজ দুইটা পারি এই দুইটা কাজ আমি হান্ড্রেড পারসেন্ট পারি যত ধরনের প্রশ্ন করুক যত ধরনের কঠিন হোক সেটা আমি সলভ করে দিতে পারবো যখন আপনি এইটুকু মনে করতে পারবেন তখন থেকে যদি আপনি কাজের জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করেন তাহলে তখন তারপর থেকে আপনি কিছু একটা করতে পারবেন বা আপনি ইনকাম করতে পারবেন এটা মনে রাখবেন ইনশাল্লাহ ঠিক আছে আপনি আমাকে প্রশ্ন করতে পারবেন ভাই আমি ফ্রিভাবে যে হলাম আমি কিন্তু যদি ইনকাম করি আপনার লাভ কি আপনার লাভ হচ্ছে আপনি এই ইনকাম করার কারণে মনের মধ্যে যে শান্তি পাইবেন সেই শান্তির জন্য আপনি আমাকে আমার জন্য দোয়া করবেন আর আমাকে মাঝে মধ্যে বলবেন ভাই আমি এই পাইছি এটাই আমার শান্তি কিছু মানুষে কিছু কাজ করে এমনিতেই শান্তি পায় কেউ নিজে টাকা ইনকাম করে শান্তি পায় কেউ অন্যকে টাকা ইনকামের সুযোগ করে দিয়ে শান্তি পায় এইরকমই আর যাই হোক মানুষের পেশানোর তো কোনো শেষ নাই আমার এইরকম একটা পেশন যে আমি কিছু মানুষকে ফ্রি শিখাই সেখান থেকে এক দুইজন চারজন পাঁচজন বা দশজন মানুষে ইনকাম করে তাহলে ইহকাল পরকাল দুই কালের জন্য আমার বেটার হবে জিমেল মার্কেটিং ফ্রিতে শিখাইতে পারবো শিখতে পারবো পারবেন তবে জিমেল মার্কেটিং আমি খুবই এক্সপার্ট না কারণ জিমেল মার্কেটিং ক্লাস করছিলাম আর খুব একটা প্র্যাকটিসও করছি না সেই ধরনের কাজও করছি না এই জন্য এতটা এক্সপার্ট না তবে ট্রাই করবো শেখানোর জন্য আমি নিজে প্র্যাকটিস করে যাই হোক আজকে এই পর্যন্ত আপনাদের আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদের আনসার দিব ক্লাস হ্যাঁ, হ্যাঁ, হচ্ছে সোমবার শুক্রবার হ্যালো হ্যাঁ ক্লাস হচ্ছে সোমবার আর শুক্রবার জি শাহ আলম ভাই বলেন শুনছি ফেসবুক পেজ আর গ্রুপের তফাৎটা কি ভাই একটু বলবেন হ্যাঁ হ্যাঁ বলতেছি আলম ভাই কি জানি প্রশ্ন করতেছেন চাচ্ছেন হ্যাঁ ফেসবুক গ্রুপ এবং হ্যাঁ, হ্যাঁ, আপনার প্রশ্নের উত্তরটা দিচ্ছি আলম ভাই কি জানি বলতে চাচ্ছিলেন সেটা বলতে আচ্ছা। পারেন যদি বলতে চান না তাহলে টাইপ করে লিখতে আচ্ছা। পারেন জি হ্যাঁ, মানে আমাদের মানে, টেস্ট করব আমাদের ইয়ে। এটা কি চেক করতে পারবেন চেক আমি আপনাদের আপনার কথাটা ক্লিয়ারলি বুঝতে পারছি না মানে ক্লিয়ার হয়ে কথাটা আসেনি আপনি লিখে দিলে ভালো হয় আমি আসলে আপনার কথাটা মানে ডাবল হয়ে আসতেছে এই জন্যই বোঝা যাচ্ছে না কষ্ট করে আপনি চ্যাট একটু লেখা দিয়ে দেন আচ্ছা বাদল ভাইয়ের যে প্রশ্ন করছেন ফেসবুক পেজ এবং গ্রুপের মধ্যে পার্থক্য হচ্ছে ফেসবুক গ্রুপটা হচ্ছে নিজের আপনি নিজে ক্রিয়েট করবেন অন্য যে কেউ আপনার আপনি যদি পাবলিক প্রাইভেট করে দেন তাহলেও মানুষ পোস্ট করতে পারবে সেই পোস্টটা যদি আপনি অ্যাপ্রুভ করেন তাহলে শ করবে আর ফেসবুক পেজ যদি আপনি পাবলিক করেন তাহলে যে কেউ পোস্ট করতে পারবে এবং পোস্টটা অটোমেটিকলি পাবলিক প্রকাশ হয়ে যাব অর্থাৎ অন্য মানুষও যেখানে এই গ্রুপের মধ্যে যারা সদস্য থাকবো তারা পোস্ট করতে পারবো যেমন আমার যে গ্রুপ আছে ফ্রিল্যান্সার জয়নাল এটা হচ্ছে পাবলিক করে দেয়া আপনারা যে কেউ ইচ্ছা করলে এই জায়গার মধ্যে পোস্ট করতে পারবেন অনায়াসে কোনো সমস্যা হবে না তবে আপনারা একটা বিষয় মনে রাখবেন যদি আপনাদের ব্যক্তিগত কোনো বিষয় প্রমোশন করেন গ্রুপে আপনাদের ব্যক্তিগত কোনো বিষয় যদি গ্রুপে প্রমোশন করেন অর্থাৎ আমার মানে আমার ক্লাস রিলেটেড কোনো কিছু ছাড়া যদি আপনি প্রমোশন করেন সাথে সাথে গ্রুপ থেকে আপনাকে রিমুভ করা হবে এটা মনে রাখবেন আপনারা সবাই অনেকে দেখছি আপনারা লাইভ ভিডিও দিয়ে দেন বা অনেক ধরনের আপনাদের পার্সোনালি অনেক ইনফরমেশন এখানে দিয়ে দেন সরি ফর দ্যাট আমি আপনাকে বারে বারে বলছি এরকম কাজ করবেন না জাস্ট ক্লাস রিলেটেড হোমওয়ার্ক জমা দিবেন আর কোনো প্রশ্ন থাকলে সেখানে করতে পারেন হ্যাঁ আমাকে নিয়ে দুই একটা যদি প্রশ্ন করেন সেটা আমি করতে পারি আর একটা বিষয় হচ্ছে পেজ হচ্ছে সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার পার্সোনালি সম্পদ এখানে কেউ পোস্ট করতে পারবে না কমেন্ট করতে পারবে ঠিক আছে লাইক দিতে পারবে আপনি শুধু পোস্ট করতে পারবেন তারপরে হচ্ছে পেজকে আপনি প্রমোট করতে পারবেন পেজকে আপনি পেজ দিয়ে আপনি বিজনেস করতে পারবেন তারপরে পেজ দিয়ে আপনি এই পেজটাকে পেজের মধ্যে ভিডিও আপলোড করে আপনি সেই পেজকে মনিটাইজেশনের মাধ্যমে আপনি সেখান থেকে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুকের মাধ্যমে এটা হচ্ছে গ্রুপ এবং পেজের মধ্যে পার্থক্য এবং আরও বিষয়ে পেজ ক্রিয়েটের দিন আলোচনা করব বিস্তারিত ইনশাল্লাহ আপনারা এই জন্য ক্লাসে প্রথম থেকে অ্যাটেন্ড হবেন কারণ ক্লাস শুরু করার আগে আমি যে ক্লাসটাই করাই সেই ক্লাসটার উপরে একটা ভূমিকা নেই দশ থেকে পনেরো মিনিটের একটা ভূমিকা নেই এই ভূমিকাটা আপনাদের জন্য খুবই জরুরি এই ভূমিকাটা অনেক সময় আমি রেকর্ডই করি না কারণ এই ভূমিকাটা রেকর্ড করতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় মানুষ প্রথমে ভূমিকা দেখে অনেক কিছু জানতে চায় না বা বুঝতে চায় না এই জন্য রেকর্ড করি না অনেক সময় আবার অনেক গুরুত্বপূর্ণ ক্লাস আছে সেখানে রেকর্ডও করি আর কারো কোনো প্রশ্ন আচ্ছা ভাই পরবর্তীতে ক্লাসটা আমাদের টপিকটা যদি বলে দিতেন তাহলে আমার একটু বললাম তো Facebook page create Facebook Facebook page create and setup Facebook page কি আমি যে অ্যাকাউন্ট তৈরি করব সেটা ঠিক আছে কিভাবে আচ্ছা।, আচ্ছা ঠিক আছে আমাদের পরবর্তী page create and set up Shah Alam হ্যাঁ। ভাই আপনি আপনার প্রোফাইলটার কাজ করে আপনি সেট আপ কাজ করে আপনি গ্রুপে পোস্ট করবেন ফ্রিল্যান্সার জয়নাল গ্রুপে পোস্ট করবেন আপনার প্রোফাইলের লিঙ্ক নিয়ে আপনার প্রোফাইলের লিঙ্ক কোনটা আপনার প্রোফাইলের লিঙ্ক হচ্ছে এই যে এইভাবে প্রোফাইলে আসার পরে আপনার নামের উপরে ক্লিক করার উপরে আপনার এই যে সার্চ বারে একটা লিঙ্ক আছে দেখতে পাচ্ছেন এই হ্যাঁ উনি কে শাহিনুর ভাই আপনার মাইক্রোফোনটা অফ করেন আচ্ছা এই জায়গার মধ্যে এই যে লিংকটা আছে এই লিংকটা অফ এই লিংকটা কপি করবেন কপি কইরা এখানে গ্রুপে আইসা এই যে গ্রুপে আসবেন গ্রুপে আইসা এই জায়গার মধ্যে এই যে এই জায়গার মধ্যে আপনি এভাবে কপি করে পোস্ট করে দিবেন ঠিক আছে এই পোস্টে ক্লিক করবেন পোস্ট হবে অনেক সময় দেখবেন আপনার এখানে ডিসকাসে আপনি নাই আপনি প্রথমে ডিসকাসে ক্লিক করতে হইব এই ডিসকাসে ক্লিক করে আপনি পোস্ট করবেন পোস্ট করে দিলে আমি একটা ফ্রি টাইমে এই অথবা এরকম আজকের যেভাবে ক্লাসের মধ্যে যে ক্লাস করাইতে গিয়ে আপনাদের এইভাবে আমি চেক করে দিছি এভাবে অন্য কোনো ক্লাসের ক্লাস করাইতেও হয়তো বা প্রোফাইলটা চেক করে নিব আমি আপনাকে প্রোফাইলটা চেক করে আপনাদের বলে দিব ঠিক আছে আর আপনারা চ্যানেলের ভিডিওগুলো দেখবেন আপনারা সেখান থেকেও কিছু অভিজ্ঞতা নেবেন আর এই ভিডিও যে ভিডিওটা মেক করছি সেই ভিডিওটা দেখা দেখা আপনারা আপনাদের হোমওয়ার্কটা জমা দিবেন হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন আছে আচ্ছা, আচ্ছা, হাসান ভাই শাহিনুর ভাইয়ের প্রশ্নটা নিয়ে নেই যে লিংকটা আছে আচ্ছা, আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ শাহিনুর ভাই বলেন ফেসবুক পেজ আমাদের বিজনেস করা ছাড়া স্যার পেজ আমাদের কি কি কাজে লাগে স্যার সোশ্যাল মার্কেটিং এর ক্ষেত্রে এটা বললাম তো পেজ ক্রিয়েটের ক্লাসে আলোচনা করব ওকে স্যার ধন্যবাদ স্যার আচ্ছা, হাসান ভাই হাসনাত ভাই জি স্যার ওই যে কোশ্চেনটা ছিল ওই স্যার এটা কোশ্চেনটা ছিল হচ্ছে এই ইয়ার এটা হচ্ছিল ইয়ার ব্যাপারে আচ্ছা স্যার আমি একটু রিকল করি আবার আবার ব্যাক করছি আপনাকে দু মিনিটের মধ্যে আচ্ছা আর কার কোনো প্রশ্ন না স্যার জি স্যার ওই মনে পড়ছে এটা হচ্ছে স্যার আমার যে ফেসবুক অ্যাকাউন্টটা আছে অ্যাকাউন্টের একটা তো লিংক থাকে হ্যাঁ মানে এটা পার্সোনাল অ্যাকাউন্ট হোক বা বিজনেস অ্যাকাউন্টের একটা তো লিংক থাকে তো আমার লিংকটা দেখা গেছে এই আমার নাম দিয়ে আমি লিংকটা তৈরি করছি কিন্তু ওটাতে ক্লিক করলে দেখা যায় অন্য আরেকজনের ছবি দেখায় তো এই জিনিসটা কি স্যার আমাকে একটু দেখাই দিতে পারবেন মানে এটা করতে গিয়ে আসলে সেটিংটা করতে হয় লিংক তো ক্রিয়েট করতে হয় না লিংকটা তো আপনার অটোমেটিকলি হয় দেখাতে কিন্তু আমার যে লিংক মানে এটা আছে লিংকটা আছে সেটা ক্লিক করলে দেখা যায় যে ওখানে অন্য আরেকজনের ছবি আসে মানে আচ্ছা। যাকে আমি আসলে কখনো দেখি নাই বা চিনিও না ওর সাথে কোনো পরিচয় আচ্ছা আপনি কি স্ক্রিন শেয়ার করতে পারবেন শেয়ার করে দেখাতে পারবেন স্যারকে বলছি আমি আপনি কি স্ক্রিন শেয়ার করে দেখাইতে পারবেন হাসনাত ফারুক ভাই আচ্ছা আমি চেষ্টা আমি চেষ্টা করছি স্যার চেষ্টা করতেছি আচ্ছা যদি আজকে পারেন না তাহলে ওই যে আমি যে আপনাদের দিছিলাম যে আপনারা কিভাবে ক্লাসে জয়েন করবেন তার একটা ভিডিও ওই ভিডিওটা আপনারা কষ্ট করে দেখে নেবেন তা কিভাবে মানে আপনাদের স্ক্রিন শেয়ার করতে হয় সেই ভিডিও এই ভিডিওতে এটাও আলোচনা করা আছে তো কষ্ট করে এটা শিখে নেবেন নেক্সট আচ্ছা। ক্লাসে আপনার এই সমস্যাটা প্রথমেই দেখবো ঠিক আছে এখন অলরেডি দেড় ঘন্টা হয়ে গেছে ক্লাসের আমি আমার একটা কাজ আছে সেটাও করতে হয় কথা বুঝতে পারছেন অলরেডি দেড় ঘন্টা হয়ে গেছে ক্লাসে আপনাদের সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনারা এতক্ষণ সময় দেওয়ার জন্য সময় দেওয়ার জন্য আর আমি ঘন্টা খানিকের ভিতরে আপনাদের ভিডিওটা দিয়ে দিচ্ছি ততক্ষণ আপনারা সবাই অপেক্ষা করেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম you.